سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر যদি আপনি মানুষের থেকে সম্মান চান যদি আপনি চান মানুষ আপনাকে ভালোবাসুক রেসপেক্ট করুক মন থেকে সম্মান করুক পাঁচটা ব্যাড কোয়ালিটি রাখতে পারবেন না পাঁচটা বাজে অভ্যেস রাখতে পারবেন না রাজি আছেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান যদি আপনি সম্মান চান তাহলে আপনি ইনরেসপন্সিবল যে বিহেভিয়ার অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা আপনাকে বাদ দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ দায়িত্ব জ্ঞানহীন আচরণ কখনো দেখাবেন না ফর এক্সাম্পল আপনার বন্ধু কল দিচ্ছে হ্যাঁ দোস্ত কোথায় রে আপনি ঘুমাচ্ছেন বিছানায় পড়ে একদম ঘুমছে ঘুম বন্ধু তো বাটপার বলে দোস্ত রাস্তায় জ্যামে আটকে আছে দাঁড়া আসতেছে এরকম বাটপারি করে কি করে না এটা হচ্ছে ইররেসপন্সিবল বিহেভিয়ার আপনি টাইম দিয়েছেন দশটায় যাবেন আপনি গেছেন বারোটার সময় আপনার সম্মান থাকবে এত আসতে বললেন কেন সম্মান থাকবে because this is called irresponsible behaviour এটা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন আচরণ যা কথা দিবেন তাই রাখবেন যে সময়ে আসার কথা বলবেন সেই সময় আসবে দেখবেন আপনার আশেপাশের মানুষরা বলবে যে না এই লোকটা সাধারণ মানুষ না অনেক দায়িত্বশীল মানুষ দেখবেন সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করবে সুমানাল্লাহ পড়েন এক নাম্বার দুই number don't be careless people আপনি এমন লোক হবেন না যার ভিতরে যত্নের কোনো জ্ঞান নাই অনেক লোক দেখবেন কেয়ারলেস কোনো প্রকার যত্নের যে ব্যাপারটা মানুষকে গুরুত্ব দেওয়া ভালোবাসা যত্ন করা এই দায়িত্ববোধ এদের ভিতরে নাই ফর এক্সাম্পল ভালো করে বুঝবেন আপনার কাছে একজন ছেলে আসছে বা আপনার বন্ধু আসছে এসে বলছে বন্ধু অনেক সমস্যায় পড়ছে শোন আমার কথাটা আপনি মোবাইল ফেসবুক চ্যাটিং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মোবাইল টিপতেছে না কথা বলতেছে আচ্ছা ওর এত একটা গুরুত্বপূর্ণ বিষয় সে আপনার সঙ্গে শেয়ার করছে আর আপনি মোবাইল গুতাইতেছেন এতে করে তার হৃদয় আপনার জন্য যে সম্মানটা ছিল আওয়াজ দিয়ে বলেন তো এই সম্মানটা কি আর থাকবে থাকবে না প্রিয় এই জন্য কেয়ারলেস যে হ্যাবিটটা এটা একটা ব্যাড হ্যাবিট কখনো এই ধরনের বাজে অভ্যেস আমরা রাখবো না জোরসই বলেন এংসা তিন নম্বর এক্সকিউজ দেওয়ার যে স্বভাবটা মানে কথায় কথায় এক্সকিউজ যে আমরা দেই বাহানা দেই এটা রাখবেন না অনেকে দেখবেন পরীক্ষায় খারাপ ফলাফল করছে রেজাল্টটা ভালো হয় নাই এত বাহানা যে দেয় ও কিন্তু আসলে চ্যাটিং করছে সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে এদিক সেদিক মানে এদিক সেদিক টোটো কোম্পানির মতো ঘুরছে আর পরীক্ষায় ফেল মারছে আর যখন বলে কিরে তুই পরীক্ষায় ফেল হলি কেন বলে ভাই কলম খারাপ ছিল কালি ছিল না বাহানা দেওয়ার শেষ পায় না অনেকে অনেক রকম বাহানা দেয় অনেকে সফলতা না পাওয়া অনেক বাহানা খুঁজে বের করে প্রিয় ভাইরা মনে রাখবেন সফল ব্যক্তিরা কখনো বাহানা দেয় না তারা সফলতার যে কোনো একটা মাধ্যম খুঁজে বের করে এজন্য রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম সবসময় এই যে এক্সকিউজ দেওয়ার যে আমাদের হ্যাবিটটা কথায় কথায় কমপ্লেন করি কথায় কথায় অভিযোগ করি কথায় কথায় আমরা বাহানা দেই এটা রসুলের অভ্যেস ছিল সুবাহ পড়েন এজন্য কাউকে বাহানা দিবেন না রাজি আছেন ইনশাআল্লাহ চার নাম্বার রাগ ছাড়বেন না অনেকে দেখবেন একটুতেই রেগে যায় রেগে মেগে ফায়ার আগুন চোদ্দ গোষ্ঠীর রাগ ঝেড়ে ফেলে এরকম লোক সমাজে আসনা নাই মারাত্মক পরিমাণে রাগ বাস ওর বাপ তুলে মা তুলে নানি তুলে দাদি তুলে চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেয় আচ্ছা যারা আপনি মা তুলে গালি দিচ্ছেন তার হৃদয়ে যে আপনার জন্য সম্মানটা ছিল এই সম্মানটা কি আর থাকবে থাকবে না এই জন্য রাগ ছাড়বেন না মুত্তাকি বান্দার একটা গুণ হচ্ছে always they will control their anger তারা সবসময় তাদের রাগ রাগকে সংযত রেখে চলবে সংবরণ করে চলবে এটাকে কন্ট্রোল করে চলবে you have to control your anger রাগ ছাড়বেন না অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল সেটি হচ্ছে যদি মানুষের ভালোবাসা চান মুচকি হাসি দিয়ে কথা বলবেন খাইস্টার মতো থাকবেন পারা যাবে ইনশাআল্লাহ অনেক লোক দেখবেন যে কথা বলতেছে কিন্তু ওর চেহারা দেখলে মনে হয় যে জীবনে কোনোদিন মধু খায় নাই খাইস্টার খাইস্টা এরকম লোক আমাদের সমাজে আস না নাই লোক ওরে দেখলে চোদ্দ মাইল দূরে যায় যে হাতে আইতেছে ওর চেহারা দেখলে আমার দিন নষ্ট হয়ে যাবে এরকম অনেক ছেলেপেলে আছে অনেক মেয়ে আছে অনেক মুরব্বীরাও এরকম আছে একেবারে খাসটা দেখলে মন তো সব খারাপ হয়ে যায় এটা করবেন না always you have to smile you have to smile মুচকি হাসি দিবেন হাসি মুখে থাকবেন দেখবেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আপনার জন্য ভালোবাসা তৈরি করে দেবেন smile is like a smile এই যে মুচকি হাসি আমরা দেই দান করলে যেই পরিমাণ সাওয়াব হয় সাদাকা করলে যেই পরিমাণ সাওয়াব হয় একটা মুচকি হাসির বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় সাদাকার সব লিখে দেবে এই জন্য always you have to smile always to smile to smile হাসি খুশি থাকবেন মনও ভালো থাকবে মানুষও ভালোবাসবে রাজি আছেন ইনশাআল্লাহ এজন্য দায়িত্ব জ্ঞানহীন আচরণ কখনো রাখবেন না মানুষকে অযত্ন করবেন না কখনো কোনো প্রকার খাসটামি যে স্বভাবটা এটা রাখবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন যা যা বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলেই পড়ে না আমি